হ্যালো ফ্রেন্ড কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো আমরা হভারকে কি করে যে কয়ের মাধ্যমে ধরতে পারি আমরা এর আগে অনেকগুলো মাউস ইভেন্ট শিখেছি যেরকম single click double click right click এগুলোকে সব শিখেছি আজকে আমরা দেখব যে কি করে আমরা কোনো মাউস কোনো কিছুর ওপর হভার হওয়া এবং মাউস হভার আউট হওয়া এইগুলোকে আমরা কি করে ধরতে পারি যে কয়ের মাধ্যমে তাহলে চলুন কোডে গিয়ে দেখে নেওয়া যাক হভার ইন হভার আউট এইটাকে কি করে আমরা যে কয়ের মাধ্যমে করতে পারি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই আমাদের চিরপরিচিত মার্কআপে রয়েছি আমরা এই মার্কআপ নিয়েই আগের বিভিন্ন ভিডিওগুলো করেছি এই ভিডিওতেও আমরা এটাই এই মার্কআপটা ইউজ করছি এখানে মনে করুন যে এই যে বাটনটা রয়েছে এই বাটনের উপর যখন আমার মাউসটা আসবে তখন এই বাটনটা রেড কালারের হয়ে যাবে এবং যখন আমার মাউসটা এখান থেকে বেরিয়ে যাবে তখন মনে করুন এটা পিঙ্ক কালারের হয়ে যাবে তো এই আমি এফেক্টটাকে কি করে করব যে কোয়ের মাধ্যমে সেটা চলুন কোডে গিয়ে দেখে নেওয়া যাক আমাদের এই কোডেতে আগের সমস্ত কোডগুলো লেখা আছে আমরা এইটাকে নতুন করে লিখে নিচ্ছি এই বাটনের ওপর লিখছি বাটনের আইডি দেওয়ার আছে বিটিএন ঠিক আছে তাহলে আমরা এটাকে কিভাবে লিখছি আমরা এখানে এসে ফার্স্টে এটাকে গেট এলিমেন্ট বাই আইডি করছি যে কোয়ারির মাধ্যমে করতে হলে আপনাকে এইভাবে লিখতে হবে বিটিএন তাহলে আমাদের এটা হয়ে গেছে গেট এলিমেন্ট বাই আইডি কোন আইডিটায় যাচ্ছি না বাটন আইডিটায় যাচ্ছি এবার সেখানে আমরা কি করছি মাউস এন্টার ঠিক আছে M O U S E E N T E R mouse enter যখন হবে তখন আমরা একটা ফাংশনকে কল করব সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন সাথে বলে দেওয়া হবে যে কি হবে যখন মাউস এন্টার হবে তখন কি হবে সেটা আমরা এই ফাংশনের মধ্যে বলে দেবো তাই লিখে দিচ্ছি F U N C T I O N function ফাংশনের কোনো নাম দেওয়ার দরকার নেই এখানে আমরা লিখে দিচ্ছি যখন মাউস এন্টার হবে তখন মাউসের এন্টার হওয়ার সঙ্গে সঙ্গে বাটনটার কালার রেড হয়ে যাবে তাহলে বাটনটাকে আবার আমাকে রেড করতে হলে বাটনটাতে পৌঁছাতে হবে আমরা আইডির মাধ্যমে পৌঁছাচ্ছি বিটিএন নাম ছিল দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি সিএসএস সিএসএস লিখে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রেড করব তাই তো BAC K G R O U N D background comma দিয়ে কি কালার করব না রেড করব তাহলে রেড লিখে দিচ্ছি আর ই ডি ঠিক আছে আমরা এটাকে এখানে সেমিকলন দিয়ে শেষ করে দিলাম লাইনটাকে সেভ করলাম ব্রাউজারে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা যখন এই মাউসটাকে এই বাটনের ওপর নিয়ে যাব দেখুন বাটনটা রেড কালারের হয়ে গেছে ঠিক আছে কিন্তু বাটন থেকে বের করে আনলে কিন্তু এটা এখনও পিঙ্ক হচ্ছে না কারণ আমরা এখন এই কোডটা লিখিনি ঠিক আছে তাহলে এবার আমরা এই কোডটা লিখে দিচ্ছি একই রকম হবে তাই আমি এই কোডটাকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমরা তার পরের লাইনে আসলাম এসে এখানে মাউস এন্টার রয়েছে এটা হবে মাউস আউট মাউস যখন বেরিয়ে যাবে তাহলে লিখতে হবে ও ইউটি আউট যখন হবে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হয়ে যাওয়ার কথা বাটনের ওটা হবে পিঙ্ক তাহলে আমরা লিখে দিচ্ছি পিআই এন কে দিয়ে সেভ করলাম ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর যখনই মাউসটা ঢুকলো এখানে রেড হয়ে গেল আর যখন বেরিয়ে গেল তখন পিঙ্ক হয়ে গেল বোঝা গেছে তো এতটা ইজি ছিল এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এই যে আমরা দেখুন এই বাটনটাকে ধরেছি এখানে এবং তার যখন মাউস এন্টার হচ্ছে সেই জিনিসটাই কি হচ্ছে অন্য কালার চেঞ্জ হচ্ছে এখানে কিন্তু দেখুন বাটনের ওপরেই আমরা এই এফেক্টটাকে করছি এক্ষেত্রে কিন্তু সেরকম ছিল না এখানে যখন বাটনের ওপর আমরা ক্লিক করছি রাইট ক্লিক করছি তখন কে হচ্ছে ডিপ অন্য একজন হচ্ছে কিন্তু এক্ষেত্রে যে যার ওপর মাউসটা এন্টার হচ্ছে সেটারই কালার চেঞ্জ হচ্ছে যখন এরকম সিচুয়েশান হয় তখন কিন্তু আমাদের এই দুবার দুবার বাটন লেখাটা বোকামি লাগে তখন সেখানে আপনি এইভাবে লিখলে যে কাজ করবে না তা নয় এইভাবে লিখলেও আপনার কাজ করবে কাজ হচ্ছে সেটা আমি দেখিয়েও দিলাম আপনাদেরকে কিন্তু এখানে আপনি দিস লিখতে পারেন তাহলেও কিন্তু ব্যাপারটা একই হবে টি এইচ আই এস যদি আপনি দিস লিখে দেন দিস কিন্তু স্ট্রিং এর মধ্যে লেখার কোনো দরকার নেই দিস একটা কিওয়ার্ড এটার সম্পর্কে আমরা আগে যখন ভিডিওতে আলোচনা করব তখন আপনি বুঝতে পেরে যাবেন এই মুহূর্তে আপনাকে তাদেরকে আমি জাস্ট জানিয়ে রাখছি যে দিস দিয়েও কাজ হয় সেটা দেখানোর জন্যই আপনাদেরকে লিখছি এখন আমি দিস সম্পর্কে বোঝাবো না কারণ এটা হচ্ছে আমাদের মাউস হবার এবং হবার আউটের ভিডিও তো আমি সেটাই সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং তার মাঝখানে আমি আপনাদেরকে জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি যে দিস দিয়েও কাজ হয় টি এইচ আই এস এটা এখানে যদি আপনি লিখে সেভ করে এখানে গিয়ে রিফ্রেশ করেন তাহলে দেখবেন মাউস এন্টার হলে পরে রেড হচ্ছে এবং মাউস আউট হয়ে গেলে পরে এটা পিঙ্ক হচ্ছে কারণ কি কারণ এখানে যেটার ওপর মাউস ইন হচ্ছে সেটারই কালার চেঞ্জ হচ্ছে এবং যেটার ওপর থেকে মাউস আউট হচ্ছে সেটারই কালার চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন কিন্তু যখন আপনি ক্লিক করছেন তখন কিন্তু এর নয় এই জিনিসটার কালারটা রেড হচ্ছিল যখন ডবল ক্লিক হচ্ছে তখন এই জিনিসটার কালারটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আপনি দিস দিয়ে করলে পরে হবে না কারণ হচ্ছে এটা এবং এটা দুটো আলাদা একটা এলিমেন্ট কিন্তু এক্ষেত্রে আপনার যার মধ্যে মাউসটা এন্টার হচ্ছে সেটারই আমরা কালারটা চেঞ্জ করেছি সুতরাং দুটো একই এলিমেন্ট তো সেক্ষেত্রে আপনি দিস ইউজ করতে পারেন বুঝতে পেরেছেন ওকে এবার যদি আপনি প্রশ্ন করেন যে অন্যগুলো যেরকম অন দিয়ে হলো এটা কি তাহলে অন দিয়ে হবে না এটাকে কি ডাইরেক্ট এইভাবেই লিখতে হবে না এটাকেও অন দিয়ে করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি এখান থেকে এটাকে যদি কাট করে এখানে অন লিখে দেন এবং এই যে ইভেন্টটা এটাকে আপনি এখানে স্ট্রিংয়ের মধ্যে লিখে স্ট্রিং শেষ করে আপনি যদি কমা দিয়ে সেপারেট করে দেন একই রকম কাজ হবে এটাও আপনার একই আমি এখান থেকে কাট করে অন লিখে দিচ্ছি এবং লিখে দেওয়ার পরে এটাকে স্ট্রিংয়ের মধ্যে এখানে লিখে দিচ্ছি দেখবেন আমরা যখন মাউস এন্টার করব আউট করব একই রকম কাজ হবে কিচ্ছু পার্থক্য হবে না দেখুন রিফ্রেশ করে নিলাম এর মধ্যে ইন করলাম রেড হলো আউট করলাম পিঙ্ক হলো বোঝা গেছে তা এতটাই সোজা ছিল আপনি যে কোনোভাবে করতে পারেন আপনি চাইলে পরে ডাইরেক্ট ইভেন্টটাকে এখানে লিখতে পারেন অথবা অন দিয়ে এটাকে বাইন্ড করেও লিখতে পারেন যেরকম আপনার ইচ্ছে সেরকমভাবে আপনি করতে পারেন বোঝা গেছে ওকে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটাকে সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন তাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হবো এবং আপনার বন্ধুর নতুন কিছু শেখা হবে যদি আপনি আজকে ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন আমাদের এই এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি এগুলোকে নিয়ে আমি পরবর্তী দিনে কিছু ক্যাজুয়াল গেম তৈরি করা শেখাতে চলেছি আপনাদেরকে সেটা জানতে হলে পরে আপনাকে সবার আগে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানের দিকে ফলো রাখতে হবে যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেক ভিডিও আপনার তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারেন তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা